হ্যালো খাওয়াটা হ্যাঁ, দাও দশটার সাথে একটা ফ্রি দাও এগারোটা এগারোটা ওটা জন্য হয়তো ওরা গোল্ড নাই আছে আছে না না তোমার চাই দুর্বল কি দেশ এটা ওপেন করবো কেন মায়ের বান্ডিলে কেন পাইলা তুমি আমি মায়ের বান্ডিলে পাই নাই রে ভাই এগুলো টেকনিক না টেকনিক টেকনিক একটা নদী মায়ের পানি দেবে এখানে কাজ করি আল্লাহ এমি ফোর্টি কি আসবে না আমি ফোর্টি পার্মানেন্ট পাইছি ভালো লাগবে না আমার লাগবে না পার্মানেন্ট এই আবার লাগ তো দেখছি আবার একে চলে এসে দূর ভালো আবার তো একই ছিল আমরা তো আর থাকবে কিনা চেষ্টা করো রে ভাই হয়ে গেছে আর লাখ আছে কি দেখি দিয়ে ভাই দিয়ে ভাই ঠিক ভাই হ্যাঁ, শেষ ভাই শেষ একজন চলে আসেন নাইস নাইস চলে আসেন একজন চলে আসেন আমাদের স্টেমে আমি টিম কোড দিয়ে দিচ্ছি টিম কোড একজন চলে আসেন ভাই টিম করে একজন চলে আসেন ভাই